তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লাহরে ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হালাল হারাম ছেড়ে সরল সত্য মেনে নিঃসভ্য সব ছেড়ে ওঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিঃসভ্য সব ছেড়ে ওঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন আমার তোমার বুকে রাখো আল্লাহরে ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদত কদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদত খোদার দোজখের আগুনে তুমি পাবে না তো ভয় তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয়